উবুন্টু ডেস্কটপ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়াল এর সাহায্যে আমরা গ্নোম এনভায়রনমেন্টে এ উবুন্টু ডেস্কটপ এর সাথে পরিচিত হব এর জন্য আমি উবুন্টু ১০১০ ব্যবহার করছি আপনি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি উবুন্টু ডেস্কটপ উপরে বামদিকের কোণে আপনি প্রধান মেনু দেখতে পাচ্ছেন এটি খুলতে আপনি alt ফ1 টিপতে পারেন কিম্বা applications এ গিয়ে সেটি ক্লিক করতে পারেন অ্যাপ্লিকেশনস মেনুতে সব ইনস্টল করা অ্যাপ্লিকেশন তালিকাবদ্ধ থাকে এই অ্যাপ্লিকেশনস মেনুর কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এর সাথে পরিচিত হওয়া যাক তাহলে applications এ গিয়ে অ্যাক্সেসরিজ এবং তারপর ক্যালকুলেটরে এ যান calculator এর সাহায্যে পাটিগাণিতিক বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক হিসাব করা যায় এটি খোলা যাক ক্যালকুলেটরে এ করুন এখন একটি সাধারণ হিসাব করা যাক ৫ গুন ৮ লিখুন সমান চিহ্ন টিপুন সমান চিহ্নর পরিবর্তে enter keyও টিপতে পারেন এখন ক্লোজ বাটন টিপে ক্যালকুলেটর বন্ধ করুন এবার অন্য অ্যাপ্লিকেশন দেখা যাক এর জন্য applications এ ফিরে গিয়ে accessories এ যান অ্যাক্সেসরিজ এ গিয়ে টেক্সট এডিটর খোলা যাক ওত়ে ক্লিক করুন এখন আপনি স্ক্রিন এ গেদিত টেক্সট এডিটর দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখে সেভ করা যাক লিখুন h e l l o space w o r l d hello world এটি সেভ করতে আপনি ctrl এবং s কী একসাথে টিপতে পারেন বা ফাইলে গিয়ে save ক্লিক করতে পারেন এখন একটি ছোট ডায়লগ বক্স দেখা যাচ্ছে এটি ফাইলের নাম এবং কোন স্থানে ফাইলটি সেভ করা হবে ত়া জিজ্ঞাসা করছে ফাইলের নাম টাইপ করুন hello.txt অবস্থান হিসাবে ডেস্কটপ বেছে নিন এবার সেভ বাটনে ক্লিক করুন এখন gedit বন্ধ করুন দেখা যাক এই ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে কিনা এখন ডেস্কটপ এর উপর আপনি helloটিএক্সটি নামক ফাইল টি দেখতে পাচ্ছেন তাহলে এই টেক্সট ফাইল টি সফলভাবে সংরক্ষিত হয়েছে ফাইল টির উপর দুইবার ক্লিক করে ফাইল টি খুলুন দেখুন ফাইল টি খুলে গেছে এবং লেখাটি দেখা যাচ্ছে ইন্টারনেট এ আপনি গেদিত টেক্সট এডিটর সম্পর্কে অনেক তথ্য পাবেন এই বিষয়ে httpspoken tutorialorg এই ওয়েবসাইট এও টিউটোরিয়াল উপলব্ধ হবে এবার অ্যাক্সেসরিজ এর অন্য একটি অ্যাপ্লিকেশন টার্মিনাল সম্পর্কে জানা যাক তাহলে এবার অ্যাপ্লিকেশনস অ্যাক্সেসরিজ এখানে গিয়ে টার্মিনাল এ যাওয়া যাক টার্মিনাল কে কমান্ড লাইন বলা হয় কারণ এর দ্বারা কম্পিউটার কে কমান্ড বা নির্দেশ দেওয়া যায় প্রকৃতপক্ষে এটি এর থেকে বেশি ক্ষমতাশালী টার্মিনাল সম্পর্কে ধারণার জন্য একটি সাধারণ কমান্ড লেখা যাক ls লিখে enter টিপুন আপনি দেখতে পাচ্ছেন এটি বর্তমান ডিরেক্টরিতে থাকা সব ফাইল এবং ফোল্ডারগুলিকে তালিকাবদ্ধ করেছে এখানে এটি হোম ফোল্ডার এ সব ফাইল এবং ফোল্ডার গুলিকে দেখাচ্ছে এই টিউটোরিয়াল এর পরবর্তী অংশে হোম ফোল্ডার কি ত়া আমরা জেনে নেব টার্মিনাল নিয়ে আলোচনা এখানেই আমরা সমাপ্ত করব httpspoken tutorialorg এই ওয়েবসাইটে এ লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়াল এ টার্মিনাল কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা আছে এখন পরবর্তী অ্যাপ্লিকেশন অর্থাৎ ফায়ারফক্স ভেব ব্রাউজার নিয়ে আলোচনা করা যাক এর জন্য যান applications internet Firefox web browser এটি ক্লিক করুন ভোর্ল্ড ওয়াইড ওয়েব এর সাথে সংযোগ করতে ফায়ারফক্স ব্যবহার করা হয় এখন জিমেইল সাইট এ যাওয়া যাক এর জন্য অ্যাড্রেস বার এ যান অথবা ফ6 টিপুন আমি এখন f6 টিপছি এবার backspace টিপে অ্যাড্রেস bar এর লেখাটি মুছে দিলাম লিখুন www dot gmail dot com লেখার সময় ফায়ারফক্স কিছু সম্ভাব্য ওয়েবসাইট দেখায় আপনি এগুলির মধ্যে কোনো একটিকে নির্বাচন করতে পারেন অথবা সম্পূর্ণ অ্যাড্রেসটি টি লিখতে পারেন ফায়ারফক্স ওয়েবসাইট টিতে সরাসরি যোগাযোগ করতে পারে অথবা লজিন ও পাসওয়ার্ড জিজ্ঞাসা করতে পারে এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখলাম এখন এন্টার টিপলাম জিমেইল ওয়েব পেজ স্ক্রিন এ খুলে গেছে এবার এটি বন্ধ করা যাক এবং পরবর্তী আলোচনায় যাওয়া যাক এখন অফিস মেনুত়ে যাওয়া যাক applications অফিস এই অফিস মেনুত়ে আছে ওপেনঅফিস ওয়ার্ড প্রসেসর স্প্রেডশীট এবং প্রেজেন্টেশন এই বিষয়গুলির উপর ইন্টারনেট এ অনেক তথ্য আছে ভবিষ্যতে আমাদের ওয়েবসাইট এ এই বিষয়গুলি নিয়ে কথ্য টিউটোরিয়াল উপলব্ধ হবে এবার সাউন্ড এএমপি ভিডিও মেনু নিয়ে আলোচনা করা যাক এর জন্য যান applications সাউন্ড sound ভিডিও এতে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে মুভি প্লেয়ার এটি ভিডিও ও গান চালানোর জন্য ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে এটি শুধুমাত্র ওপেন ফরম্যাটের ভিডিও ফাইল চালাতে পারে এখন আমাদের ড্রাইভ থেকে একটি নমুনা ফাইল চালানো যাক আমি usb slotএ ড্রাইভ ঢোকালাম ড্রাইভ খুলে গেছে যদি এটি না খোলে তাহলে এটি আপনি ডেস্কটপ থেকে খুলতে পারেন নীচে বামদিকের কোনে আইকনটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করলে শুধুমাত্র ডেস্কটপ দেখা যায় পুনরায় একবার ক্লিক করলে এটি ডেস্কটপ এর সাথে অন্যান্য খুলে থাকা ফাইল গুলিকেও দেখায় আমরা উইন্ডোজ এবং d কী দুটি একসাথে টিপে ডেস্কটপ এ যেতে পারি মনে রাখবেন পূর্ববর্তী সংস্করণের উবুন্টুতে ডেস্কটপ এ যাবার জন্য Ctrl Alt এবং d এই তিনটি কী একসাথে টিপতে হত একটি সংস্করণ থেকে পরবর্তী সংস্করণে এই পরিবর্তনগুলির জন্য ব্যবহারকারীর সবসময় প্রস্তুত থাকা উচিত এখন উইন্ডোজ এবং d কী দুটি একসাথে টেপা যাক আপনি ডেস্কটপ এ আপনার পেনড্রাইভটি টি দেখতে পাবেন দুইবার ক্লিক করে এটি খোলা যাক আমি এবার উবুন্টু humanityওজিভি মুভি ফাইলটি চালানোর জন্য নির্বাচিত করব ফাইলটি দেখা যাচ্ছে এবার দুইবার ক্লিক করে ফাইলটি চালানো যাক এটি নিজে থেকে মুভি প্লেয়ার এ খোলে এটি বন্ধ করা যাক এবার ডেস্কটপের এর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক প্লেসেস মেনুত়ে যাওয়া যাক এখানে হোম ফোল্ডার দেখা যাচ্ছে এটি খোলা যাক হোম ফোল্ডারে ক্লিক করলাম উবুন্টুতে প্রত্যেক ব্যবহারকারীর একটি নিজস্ব আলাদা হোম ফোল্ডার থাকে হোম ফোল্ডার আমাদের গৃহের মতো কাজ করে যেখানে আমরা আমাদের ফাইল এবং ফোল্ডারগুলি সংরক্ষণ করে রাখতে পারি আমরা অনুমতি না দিলে অন্যরা সেগুলি দেখতে পায় না ফাইল এর অনুমতি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইট এর অন্যান্য কথ্য টিউটোরিয়াল এ উপলব্ধ আছে হোম ফোল্ডার এ আমরা অন্যান্য ফোল্ডার যেমন ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোডসহ ভিডিওস ইত্যাদি দেখতে পাচ্ছি লিনাক্স এ সবকিছুই ফাইল দুইবার ক্লিক করে ডেস্কটপ ফোল্ডার টি খোলা যাক আমরা যে helloটিএক্সটি ফাইল টি টেক্সট এডিটর এ সেভ করেছিলাম সেটি এখানে দেখা যাচ্ছে সুতরাং এই ফোল্ডার এবং ডেস্কটপ অভিন্ন এখন এই ফোল্ডার টি বন্ধ করা যাক ডেস্কটপ এ একই থিম সবসময় দেখতে আপনার একঘেয়ে লাগে না এটি পরিবর্তন করা যাক এর জন্য যান সিস্টেম প্রেফারেন্সেস অ্যাপিয়ারেন্স এত়ে ক্লিক করলাম এখানে থিম ট্যাবে আগে থেকে ইনস্টল করে রাখা থিম গুলি দেখা যাচ্ছে ক্লিয়ার লুকস নির্বাচন করলাম এটি ক্লিক করার সাথে সাথেই আপনার মেশিন এ পরিবর্তনটি হয়ে যাবে নীচে বাম কোনে icon এ ক্লিক করে আপনি এটি সহজেই দেখতে পাবেন এই icon এ আবার ক্লিক করে ফোল্ডার এ ফিরে যাওয়া যাক আপনার পছন্দ অনুযায়ী থিম নির্বাচন করুন বাইরে আসার জন্য ক্লোজ বাটন এ ক্লিক করুন এখন আমরা এই টিউটোরিয়াল এর শেষে এসে গিয়েছি এই টিউটোরিয়াল এ আমরা উবুন্টু ডেস্কটপ প্রধান মেনু এবং উবুন্টু স্ক্রিন এর অন্যান্য আইকনগুলি গুলি নিয়ে আলোচনা করেছি spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro আমি অন্তরা এই টিউটোরিয়াল টি অনুবাদ ও রেকর্ড করেছি